স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মেজর সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ ও পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড নোয়াখালী চাটখিলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু রাজশাহী সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সমূহের দুই শিক্ষার্থী ও অভিভাবককে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র দিলেন রাশিক মেয়র লিটন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজারের মেটিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যাকাণ্ডে টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে রায়ে নন্দ দুলাল সহ ছয়জনের যাবজ্জীবন এবং এপিবিএন এর তিন সদস্য সহ বেকসুর খালাস দেয়া হয়েছে সাতজনকে সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন এ হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগরদেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এছাড়া কক্সবাজারের বাহারছড়ার পুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত বাকি সাতজন আসামি খালাস পেয়েছেন এর আগে দুপুর দুইটার দিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পনেরো আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় দুইটা পঁচিশ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও শিক্ষকগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman Liton অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দুই শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকগণকে শীতবস্ত্র বিতরণ করা হয় এরপর বাকিদের কাছে পৌঁছে দেয়া হয় শীতবস্ত্র রাজশাহী সিটি কর্পোরেশনের বিশটি ওয়ার্ডে অবস্থিত বিশটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে হুডি জ্যাকেট ও এক অভিভাবক ও শিক্ষকদের প্রত্যেককে কার্ডিগেন প্রদান করা হয় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা doctor A B M Sharif উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাব্বির সাত্তার উপস্থিত ছিলেন রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সাবরিটা নাজ ছয় নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুজ্জামান তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন সচিব মশিউর রহমান সহ অন্যান্যরা নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে নিহত সোনিয়া আক্তার উপজেলার ছয় নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারি গ্রামের নতুন ভুইয়াবাড়ির প্রবাসী রানা হোসেন ওরফে কামাল হোসেনের স্ত্রী সোমবার সকাল দশটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এর আগে গতকাল সন্ধ্যা পাঁচটার দিকে উপজেলার ছয় নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারি গ্রামের ভুইয়া বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তবে নিহতের স্বজনদের অভিযোগ স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে চাটখেল থানার উপপরিদর্শক রমজান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে রোববার বিকেলের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তার স্বামী একজন প্রবাসী স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে নিহত স্বামী বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা তার আসার জন্য অপেক্ষা করব স্বামী এলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নোয়াখালীর কোম্পানিগঞ্জে অজ্ঞাত এক কিশোরের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার দুপুর পৌনে দুটার দিকে উপজেলার চরকাকড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে এ মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় আজ সকালে উপজেলার চরকাকড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের মুসলিম পাড়ার সমাজের এক নারী ধান খেতে গরুর গোবর টোকাতে যায় এ সময় ওই নারী মুখে কষ্টে পেঁচানো হাত পা বাঁধা অবস্থায় এক কিশোরের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে তবে উপস্থিত স্থানীয় এলাকাবাসী এখন পর্যন্ত ওই কিশোরের পরিচয় জানাতে পারেনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শিপন ও বেলাল হোসেন জানান ধারণা করা হচ্ছে কে বা কারা রোববার দিবাগত গভীর রাতে এই কিশোরকে অন্য কোনো জায়গায় হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয় নিহত যুবক মরদেহর কাছ থেকে একটি মাস্ক একটি পেঁয়াজ একজোড়া হাত মোজা ও একটি ম্যাচ পাওয়া যায় কোম্পানিগঞ্জ থানার পরিদর্শক এস এম মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে নাটোরে কনকনে শীতের সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্র মানুষেরা এদিকে মানুষজনের পাশাপাশি গবাদি পশুও কাঁপছে ঠান্ডায় গবাদি পশুর শীত নিবারণে চটের বস্তা সহ কম দামের কম্বল কিনে পশুদের শরীরে জড়িয়ে দিচ্ছেন পশুপালনকারীরা ঘন কুয়াশার কারণে রবি ফসলের পাশাপাশি অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা কর্মজীবীরা অনেকেই সঠিক সময়ে তাদের কর্মস্থলে পৌঁছতে পারছেন না শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায়